দেখুন আজকে বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টির উইন্ডলোড ক্যালকুলেশনের একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা যখন বিএনবিসিতে উইন্ডলোড ক্যালকুলেশন করি তখন আমাদের ভ্যালোসিটি প্রেশার বের করতে হয় এবং ভ্যালোসিটি প্রেশার বের করার একটা কোপিশেন্ট হচ্ছে এই কেডি ফ্যাক্টরটা একটা কেডি ভ্যালুটা বের করতে হয় তো কেডিটা হচ্ছে উইন ডিরেকশনালি ফ্যাক্টর তো আমরা আসলে অনেক সময় এটা নিয়ে কনফিউজ থাকে যে আসলে উইন্ড ডিরেকশনি ফ্যাক্টরটা আসলে কি তো আজকে আমরা এই উইন ডিরেকশনি ফ্যাক্টর নিয়ে আলোচনা করব যে এটা আসলে কি কেন ব্যবহার করতে হয় কি জন্য ব্যবহার করতে হয় এগুলো নিয়ে আলোচনা করব ওকে তো যখন আমরা একটা বিল্ডিং এ উইন লোড ক্যালকুলেশন করি বা উইন লোডটাকে অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা বিল্ডিং এর সব দিক থেকে সেম উইন লোডটা অ্যাপ্লাই করি সাপোজ বিল্ডিং এর চারটা দিক আছে চার দিক থেকে আমরা কিন্তু যখন উইনটা দিয়ে সেম উইন লোডটাই সব দিক দিয়ে অ্যাপ্লাই করি আর কি কিন্তু সব দিকে কিন্তু সেম লোড আসলে আসবে না বা এটা আসার কথাও না একটা দিক থেকে উইন বেশি আসতে পারে আরেকটা দিক থেকে কম আসতে পারে এরকম কিন্তু হইতে পারে সাধারণ ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট থেকে কিন্তু আমাদের আসলে এই দিক থেকে বেশি উইন্ড আসে এবং অন্যান্য দিক থেকে কিন্তু ওই প্রেশারে কিন্তু উইনটা আসে না কিন্তু যখন আমরা অ্যাপ্লাই করতেছি উইন লোড তখন কিন্তু আমরা বিল্ডিংয়ের চার দিক থেকে সেম লোডটাই অ্যাপ্লাই করতেছি তো যেহেতু আমরা সেম লোড অ্যাপ্লাই করতেছি এই জন্য এখানে এই উইন্ড ডিরেকশনের ফ্যাক্টরটা ইউজ করা হয় যাতে করে আমরা উইন্ড লোডের মান প্রেশারটাকে একটু কমায় দিতে পারি তো বিএনবিসিতে আমাদের এই উইন্ড ডিরেকশনের ফ্যাক্টর বের করার জন্য আমাদের এই টেবিলটা ইউজ করা হয় table six point two point twelve এখানে কেডি ভ্যালু বের করার জন্য প্রসিডিউর দেওয়া আছে এটা বিভিন্ন স্ট্রাকচারের টাইপ উপর বের ভিত্তিতে বের হয় মোটামুটিভাবে কেডির জন্য মোটা সবার জন্য মোটামুটি ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট এইট ফাইভ তার মানে জিরো পয়েন্ট এইট ফাইভ দ্বারা যখন আমি কোপেশনটাকে গুণ করব তার মানে আমার ফিফটি পার্সেন্ট উইন লোডটা এখানে রিডিউস হবে মানে আমাদের যে প্রেশারটা বের হবে সেটা পনেরো পার্সেন্ট কিন্তু তাহলে কেডি ফ্যাক্টর দ্বারা কমাই দিচ্ছে আমরা এবং এটা কমাই দেওয়ার কারণটা হচ্ছে কারণ উইন্ডটা সব ডিরেকশন থেকে সেমভাবে আসবে না এক এক দিক থেকে বেশি আসতে পারে যদি বলতে পারি আমাদের হচ্ছে দক্ষিণ দিক থেকে বেশি আসতে পারে পূর্ব দিক থেকে ওই লেভেলের উইন্ডটা আসবে না আর কি তো এটার আবার হচ্ছে এটা যে আমরা কমাই দিলাম বিএনবিসি আরেকটা কাজ করেছে সেটা হচ্ছে আমরা যেটা কমাই দিলাম এটা একটা ইকুলোবিয়াম করেছে আর কি কিভাবে এ ডিরেকশনের factor KD has been calibrated with combination of load specified in section two point seven আমাদের যে বিএনবিসি কম্বিনেশন আছে সেটার সাথে সেটা অ্যাডজাস্ট করেছে কিভাবে করেছে দেখি একটু এখানে দুইটা কম্বিনেশনই এখানে দেখানো আছে একটা হচ্ছে বিএনবিসি উপরেটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি আর নিচেটা হচ্ছে আমাদের আগের যে কোডটা ছিল সেটা হচ্ছে দুই ছয়ের কম্বিনেশন এটা একটু খেয়াল করে দেখবেন যে এখানে যে উইন্ডে যে কম্বিনেশনটা আছে সেটা হচ্ছে তার ফ্যাক্টরটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি তার মানে উইন্ডে লোড ফ্যাক্টরটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি তো যেহেতু আমরা কেডি ভ্যালুর মাধ্যমে উইন প্রেশারটা কমাই দিয়েছি এখানে এসে সেটাকে অ্যাডজাস্ট করা হয়েছে আপনার যে ওয়ান পয়েন্ট থ্রিকে যদি আপনি আমাদের কেডি ভ্যালু দ্বারা ভাগ দেন that's one point three divide by zero point eight five তাহলে এর মানটা আসে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রির মতো এটাকে রাউন্ড আপ করে ওয়ান পয়েন্ট সিক্স দ্বারা উইন লোডটাকে এখন আমাদের বিএনবিসি টোয়েন্টিতে ওয়ান পয়েন্ট সিক্স দ্বারা গুণ করা হয়েছে তো আগে ছিল ওয়ান পয়েন্ট থ্রি দ্বারা গুণ করা হতো এখন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স আসলে এটা কম্বিনেশন এই যে চেঞ্জ হওয়ার এটা হচ্ছে এটা হিস্টোরি যে কেডি ভ্যালু দ্বারা প্রেশারটাকে কমানো হচ্ছে অ্যান্ড এটার কারণে লোডের যে ফ্যাক্টরটা সেটা বাড়ানো হয়েছে আশা করি বুঝতে পেরেছো